তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি টিভির কাজ করব সেটা হচ্ছে ওয়ালটন টিভিটি দেখতে পাচ্ছেন বাটিকেল হয়ে রয়েছে তো আমরা এটা এখন খুলে নেব খুলে ঠিক করব ওকে তো সম্মানিত গ্যাস আমরা ওয়ালটন টিভিটি এখন খুলে নেব ওয়ালটন টিভিটির আসলে মূল যে মডেল নাম্বার আচ্ছা মডেল নাম্বার হচ্ছে P F twenty one U two problem হচ্ছে বাকি তো আমরা অবস্থা খুলে নেব তো আমরা এখন এটার নাটটি খুলতেছি দারুণ সিস্টেম আপনারাও ট্রেডিং দেন এখানে যে চাকরি করেন মহিলারাও কেন শুনেন মানুষ আসলে অল্পতে বয় পেয়ে গেলে তো হবে না আপনাকে বয়কেই জোর মানে জয় করে নিতেই টেইলারি একটা মানে হ্যাঁ, মানে মানে একটা ই লাগে না কিন্তু এখানে পড়াশোনা লাগে পড়াশোনা ছাড়া আপনি কি কাজ করবেন আপনি মিনিমাম একে না পড়লেও অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগবে তাইলে আপনি একটা চাকরি করতে পারবেন টুকটাক আমাদের কোম্পানির ভিতরেই চাকরি করতে পারবেন হ্যাঁ, হ্যাঁ, সবাই পারে পারে না কেডা বলেন খালি পারি না আমরা এই তো বন্ধুরা আসলে আমার কাস্টমারের সাথে কথা বলতে বলতে আমরা নাটটি খুলে ফেললাম তো এখন এটার ব্যাক কাভারটি আমরা খুলে নিতেছি দেখি এটার কি আসলে কন্ডিশন তো এর আগে এই টিভিটি অবশ্য রিপেয়ারিং করাইছে দেখতে পারতেছেন মোটামুটি সার্কিটটি ভালো কিন্তু সবই ভালো কিন্তু মাগার এখন ছবি আসতেছে না এটাই হচ্ছে খারাপ প্রবলেম তো আমরা একটু স্কিপ করে নেব আগে দেখি এটার প্রবলেমটা কি তো আমি সমস্ত কানেক্টিভিটি খুলে নিতেছি যাতে করে একটু কাজটা করতে আমার সুবিধা হয় তো যেহেতু এটা বাটিকাল প্রবলেম হ্যাঁ। হ্যাঁ, বন্ধুরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে যে প্রবলেম দেখেন আইসি ফুটি আইসিটা একেবারেই ফুটে গিয়েছে দেখতে পারছেন তো কাস্টমার কথা বইলা নেই তো বন্ধুরা আমরা আইসিটি খুলে নেব আইসিটি খুলে নতুন আরেকটি আইসি লাগিয়ে দিব তার জন্য আমরা তাতাল হিট করে নেই তো একটি আর সমস্ত কিছু রেডি করে নিলাম এখন ভার্টিক্যাল আইসিটি আমরা খুলে নেব তো যেহেতু গ্রাম অঞ্চল আর হোম সার্ভিসিংয়ে অনেকটাই আলো কম থাকে তো এই আলোতেই কাজটা আমাদের করতে হয় আবে মুরগি তুই ভয় পাস না রে কারেন্টের রে তো আমি আইসির লেগগুলি খুলে নিলাম সোল্ডারিংগুলি খুলে নিলাম এখন আমরা স্ক্রুটি খুলে নেব দেখাচ্ছে ফার্স্ট ফার্স্ট এটা নাটকীয় জম পড়ে গেছে তা আমাদের এটা কোনো হিটসিং সহকারে খুলতে হবে যেরকম পরিস্থিতি দেখা যায় আমরা হিরসিং এর সোল্ডারিং তো ওয়ালটনের চারটি লিক থাকে হিটসিং প্রাকৃতিক লাইসি যে হিটসিং থাকে এই হিটসিংয়ের লিক সার্কিট চারটি পিন দিয়ে দাঁড় করাইছে তো আমরা চারটা পিনেরই লিকটা সোল্ডারিং যে রাং রয়েছে সেটি উঠাই নিতেছি হিটগুলি তাহলে খুব সহজেই বাটি কেলাই কেলাইসিটা রিমুভ করা যাবে তো আমি সবগুলি খুলে নিলাম তো সিটি আবার পরিস্থিতিটা পুরে এমন একটা মানে পরিস্থিতি হয়েছে দেখলে অবাক হওয়ার মতনই নয় দেখতে পাচ্ছেন আইসিটি একেবারেই তো এটাকে খুলে নিতে হবে সহজভাবেই তো দেখতে পারলেন আইসিটির পরিস্থিতিটা তো আমরা এখন তো দেখতে পারলেন এটার পুরো এখানকার যে পার্টিকেল আইসিটি আমি ফুল খুলে নিয়েছি বিভিন্ন যে কম্পোনেন্টগুলি রয়েছে অন্যান্য মোটামুটি তো খুঁজে তো বন্ধুরা আমরা নতুন আইসিডি নিয়ে নিলাম দেখতে পারতেছেন একেবারেই পিউর একেবারেই নতুন তো আমরা এই আইসিটি আবার নতুন করে এ স্থাপন করে সার্কিটে স্থাপন করে দেব এগুলো নতুন পার্টস লাগাই দিয়ে গেলাম এখানে কোনো লুকোচুরি কোনো কাজ নাই আমরা যে কাজগুলি করে থাকি হ্যাঁ। আশা করি অবশ্যই কাস্টমার ভালোই ব্যবহার করে মানে ভালো হলে তো আবার ডাকে কিছু হইলে পার্টস নতুন খারাপ নতুন পার্টস নতুন পার্টস নতুন লাগাই লাগাই দিলে আবার ভালো চলে এখানে ভালো মন্দ কিছুই লাগে না কারণ এই পার্টসগুলি আমরা তৈরি করি না পার্টসগুলি তৈরি করে চায় না আর আমরা তুমি হেরুমো যাও খাবি হেরুমো যাও চেষ্টা করি মানুষের যাতে একবার একটা কাজ করাইলে আবার ডাক দেয় এটি আমাদের কোম্পানির সিস্টেম কিছুদিন লাগিয়ে নিলাম এখন বাটি গেলে রাইসিল দিলে সোল্ডারিং করে দিলাম তো এখন একটু আলো কম যার কারণে হয়তো ভিডিওটি স্পেশাল দেখান আমার ভালো স্পেশাল দেখান দেখতে হয়তো অতটা স্পষ্ট না তারপরেও ফোর কে ক্যামেরায় যথেষ্ট পরিমাণ যা দিছে ভিডিও রেজুলেশন আমি তাই দিয়ে দিলাম আমাদের আমাদের সোল্ডারিং কাজটা শেষ আমরা এখন একটু ওয়াশ করে নেব তো বন্ধুরা আমরা সব কাজটি করে নিলাম এখন আবার পুনরায় সমস্ত কানেক্টিভিটি আমি লাগিয়ে নিব এবং লাগিয়ে নিয়ে চেক করে দেখবো এটা কি আচ্ছা, পরিস্থিতি তো আমি vertical and horizontal connectivity লাগাই দিলাম তারপর লাগাবো হলো speaker one itu kabur kabur itu diesel kabur kabur AC kabur di remote eh, ada remote nah ada ke sound remote buki wall তো আমরা সমস্ত কানেক্টিভিটি লাগিয়ে নিলাম অর্থাৎ এখন সেটি আবার পুনরায় পাওয়ার দেব দেখি এখন কি অবস্থায় দাঁড়া হয় আশা করি হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাওয়ানোর সম্ভাবনাই বেশি বাইরে যাও না কট অনেকটাই বড় তো একটু স্লো করে নিলাম ডিসি লাইনটা কেন আসবেন দেখেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা এই টিভিটি আসলে এই টিভিটি হচ্ছে স্লিম মানে আলট্রা স্লিম টিভিটি তো আমরা একটু সামনের দিকে দেখি এখন এটার যে দেখতে পাচ্ছি হ্যাঁ আসবো তো আমরা দেখলাম এখন শুধু একটু বাকি এটার যে কৃষি লাইনটি খুলে ছবি তো এটা রিমোটটা কি করে বন্ধুরা আপনারা দেখতে পারলেন এটা টিভিটি সম্পূর্ণই এখন থেকে এখন একটু তো এটা ফিফটি যে টু দেখতে পাচ্ছেন রিমোটে চলে এটার আমার সাহেব জনাব ইলিয়াস কাঞ্চন যেদিন খান সাহেবকে করতে গিয়েছিলেন সেদিনকে তার হাতে এই আমরা এখন টিভিটি বন্ধুরা আমরা এখন টিভিটি ফিটিং করে দেব তো আমরা এখান থেকে বিদায় দেবো তো বন্ধুরা আমরা টিভিটি ওকে করে দিলাম এটা ওয়ালটন আসলে স্লিম টিভি আলট্রা স্লিম তো আমরা এখান থেকে বিদায় নেব এখন